প্রিয় ভিউয়ার্স শিক্ষকবৃন্দ আইসিটি প্রো এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা আজকে যে বিষয়ে ভিডিওটি এটি হচ্ছে কিছুদিন আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত পরিচালক পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদের কোভিড উনিশ উনিশ ভ্যাকসিন প্রদানের নিমিত্তে জন্ম নিবন্ধন অনলাইন জন্ম নিবন্ধন এবং কোভিড উনিশ ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন নিশ্চিতকরণ বিষয়ে একটি চিঠি প্রদান করেছেন গত সাত তারিখ সাত আগস্ট দুই হাজার বাইশ তো এরই আলোকে আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে শিক্ষার্থীদের ভ্যাকসিন রেজিস্ট্রেশন করব এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাতে আমাদের শিক্ষার্থী বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পাঁচ থেকে এগারো বছর বয়সী তাদের ভ্যাকসিন নিবন্ধন এবং টিকার কার্ড কীভাবে মোবাইলের মাধ্যমে পিসির মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে আমরা করতে পারবো এই বিষয়টি নিয়ে আজকের ভিডিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাপারে কিছু নিবন্ধনের জন্য কিছু শর্ত এবং নির্দেশনাবলী দেওয়া হয়েছে শিশুদের পাঁচ থেকে এগারো বছর বয়স অভিভাবকের সুরক্ষা অ্যাপস কিংবা সুরক্ষা ওয়েবসাইটে জন্ম নিবন্ধনের মাধ্যমে কোভিড উনিশের ভ্যাকসিন রেজিস্ট্রেশন করবেন যে সকল শিশুদের জন্ম নিবন্ধন জন্ম সনদ নেই অতি সত্তর অনলাইন জন্ম নিবন্ধন সম্পন্ন করবেন এবং অবশ্যই সতেরো ডিজিটাল নিবন্ধন হতে হবে তাছাড়া রেজিস্ট্রেশনকৃত শিশুরা ভ্যাকসিন কার্যক্রম শুরু হলে স্কুল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী নির্ধারিত স্থানে ভ্যাকসিন গ্রহণ করবে এবং ভ্যাকসিন গ্রহণের জন্য অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড সাথে আনতে হবে এ ব্যাপারে কিছু নির্দেশনা আমরা দেখলাম জন্ম নিবন্ধন সার্টিফিকেট সব ভ্যাকসিন নিবন্ধন এই মুহূর্তে এটা সবার জন্য না এটা শুধু বাংলাদেশ সরকার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে সতেরো বছর বয়সী স্কুলগামী শিশুরা এই মুহূর্তে টিকাদান কর্মসূচির আওতায় থাকবে আমরা জানি ইতিমধ্যে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দেওয়া হয়েছে এবং প্রাথমিক বিদ্যালয়ের জন্য নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে টিকা দেওয়ার জন্য অবশ্যই নিবন্ধিত হতে হবে আপনাকে সতেরো সংখ্যার জন্ম নিবন্ধন সার্টিফিকেট প্রদান করতে স্কুল কর্তৃপক্ষের পরামর্শ গ্রহণ করতে হবে স্কুল কর্তৃপক্ষ এই সার্টিফিকেট নম্বর তালিকাভুক্ত করবেন হোয়াইট লিস্ট করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষর কাছে পাঠাবেন এবং হোয়াইট লিস্ট জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে সুরক্ষা ভ্যাকসিন সিস্টেমে নিবন্ধন করতে হবে যাই হোক আমরা এখন দেখব দাপে দাপে কিভাবে আমরা কোভিড উনিশ ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করব এখানে আপনারা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কই মূলত এগারো থেকে পাঁচ থেকে এগারো বছর বয়সী স্কুলগামী শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করার এই লিঙ্ক এটি কপি করে আপনার যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি অ্যাড্রেস বারে যদি এই লিঙ্কটা এনে দেন তাহলে আপনাকে এরকম একটি পেজ দেখাবে এটা সুরক্ষারী পেজ তারপর আমরা এখানে এই পেজে আমরা যে নিবন্ধনে যদি ক্লিক করি উপরে দেখতে পাচ্ছেন আপনার নিবন্ধন এই নিবন্ধনে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটি অপশন আসবে তারপর এই যে দেখেন নিবন্ধনে ক্লিক করার পর আমরা এখান থেকে জন্ম নিবন্ধন সার্টিফিকেট এটি ক্লিক করব এখানে জন্ম নিবন্ধন নাম্বারটি সতেরো সংখ্যার এটি প্রদান করব তো অবশ্য ধাপে ধাপে তারপর এই জন্ম তারিখগুলো দিন মাস বছর এরপর এই ক্যাপচারটি এখানে পূরণ করব এবং যাচাইকরণে ক্লিক করব তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন অবশ্য অন্যকে জানানোর জন্য শেয়ার করবেন এবং আপনার মূল্যমত মূল্যবান মতামত প্রদান করবেন আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার এই চ্যানেলটি আইসিটি প্রো এডুকেশন চ্যানেলটি অবশ্যই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়ি আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে অনলাইন ভ্যাকসিনে নিবন্ধন করব শিক্ষার্থীদের সেটি দেখি ক্লিক করার পরে এরকম অপশন আসবে তো আমরা সুবিধার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইড অন করে নেবো এই যে দেখতে পাচ্ছেন desktop side desktop side on করার মাধ্যমে সম্পূর্ণ কাজটি ডেস্কটপে যেভাবে করতে পারতাম ঠিক একইভাবে করব অর্থাৎ এখন আপনি মোবাইলে দিয়ে কম্পিউটারের মতো করে কাজ করতে পারবেন এখন আপনাকে যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সার্টিফিকেট পাসপোর্ট তো ভিউয়ার্স আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন সার্টিফিকেট এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে দেখুন এই জন্ম নিবন্ধনের যে ফর্মটি সেটা হাজির হয়েছে এখান থেকে জন্ম সনদ নম্বরটি আমি লিখে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ জন্ম সনদ অনুযায়ী তো দিনের এখানে ক্লিক করার পরে দেখুন দিনের সংখ্যা এখান থেকে হাজির হয়েছে তো এখান থেকে আপনি ডেটটা লিখে দেবেন অর্থাৎ তারিখ তো আমি এখান থেকে তারিখ সিলেক্ট করে দিলাম তো ভিউয়ার্স এই যে মাসের এখানে যে ডপডাউন মেনু আছে সেই ডপডাউন মেনুতে ক্লিক করার পরে মাসের সংখ্যা চলে আসে সেখান থেকে আপনি মাস নির্বাচন করে দেবেন তারপরে ভিউয়ার্স যে বছর আছে বছরের এখানে ক্লিক করার পরে আপনি বছর নির্বাচন করে দেবেন এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে দুই হাজার এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সাল পর্যন্ত আছে যেটা এখনও সুরক্ষা অ্যাপে তারা আপডেট করেনি তো ভিউয়ার্স এখান থেকে আমি সালটা নির্বাচন করে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ নির্বাচন করে দেওয়ার পরে এখন এই যে ক্যাপসা এসেছে এই যে দেখাচ্ছে উপরে লেখাটি সঠিকভাবে নিচে লিখুন তো ভিউয়ার্স আমি এখানে এই লেখাটি লিখবো তো ভিউয়ার্স দেখুন এই যে যে ক্যাপচাটি আসছে অর্থাৎ উপরে যে লেখাটি আসছে সেই লেখাটি আমি পূরণ করে দিয়েছি পূরণ করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচে যাচাই করুন এই যাচাই করুন ক্লিক করবে তো ভিউয়ার্স আমি এই যাচাই করুন ক্লিক করছি শিশুর নাম চলে আসবে তো এখানে বলে নেওয়া ভালো অবশ্যই জন্ম নিবন্ধন নম্বরটি অনলাইন হতে হবে অনলাইন না হলে কিন্তু এখানে শো করবে না এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে অবশ্যই জন্ম নিবন্ধনগুলো অনলাইন করার জন্য আর অনলাইন না করলে আপনি এই নিবন্ধন করতে পারবেন না এখন এখানে একটি মোবাইল নম্বর দিতে হবে তো ভিউয়ার্স আমি এখানে একটি মোবাইল নম্বর দিয়ে দিলাম তারপরে দেখুন এখন ঠিকানা নির্বাচন করুন বিভাগ এই বিভাগের পাশে নির্বাচন করুন এবং নির্বাচন করুন এর পাশে দেখুন ড্রপ ডাউন মেনু আছে এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন বিভাগগুলো সেখান থেকে আপনার বিভাগ আপনি নির্বাচন করবেন একইভাবে জেলার পাশে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার মাধ্যমে আপনি জেলা নির্বাচন করবেন জেলা নির্বাচন করার পরে এই যে দেখতে পাচ্ছেন উপজেলা সিটি কর্পোরেশন এখান থেকে আপনি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে উপজেলা নির্বাচন করবেন তারপরে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পৌরসভা বা থানা ডবলন মেনুতে ক্লিক করে আপনি ইউনিয়ন নির্বাচন করবেন তারপরে দেখতে পাচ্ছেন ওয়ার্ড নাম্বার তো ভিউয়ার্স ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে দিচ্ছি একইভাবে এখন দেখতে পাচ্ছেন যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক হয়তোবা বিদ্যালয়ে বিদ্যালয়ে টিকা দেওয়া হবে সকল বিদ্যালয়ে না হলেও পার্শ্ববর্তী কোনো বিদ্যালয়ে গিয়ে নিতে হবে কিন্তু এখানে নির্বাচন করার সময় দেখুন নির্বাচন করুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শো করছে তো ভিউয়ার্স আমি ক্লিক করে দিলাম জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে নিবন্ধিত পাঁচ থেকে সতেরো বছরের নাগরিকদের টিকা নির্বাচিত টিকা কেন্দ্রে পাওয়া যাবে সকল টিকা কেন্দ্র এর আওতাভুক্ত নয় তারপরে এই সকল লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন পরে এই যে আমি শপথ করে বলছি এই ফর্মে বর্ণিত সকল তথ্য সম্পূর্ণ সত্য এখানে টিক মার্কস দেওয়া আছে কিনা আপনি দেখবেন টিক মার্কস না দেওয়া থাকলে কিন্তু এখানে সংরক্ষণ করুন বাটন ভিজিবল হবে না তো ভিউয়ার্স এখানে টিক মার্কসটি আপনি দিয়ে দেবেন টিক মার্কস দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সংরক্ষণ করুন বাটন ভিজিবল হয়েছে এখন আপনি এখানে সংরক্ষণ করবেন তো ভিউয়ার্স এখানে সংরক্ষণ করুন ক্লিক করছি অলরেডি মেসেজ চলে আসছে তো ভিউয়ার্স এখানে দেখুন মোবাইল ওটিপি প্রদান করুন তো আমি মোবাইল ওটিপিটি এখান থেকে দিয়ে দেবো তো ভিউয়ার্স মোবাইল ওটিপি দেওয়ার পরে আপনি যদি মোবাইল ওটিপি কোনো কারণে না পান তাহলে এখানে দেখাতে পুনরায় ওটিপি পাঠান এটা ভিজিবল থাকবে এখানে ক্লিক করার মাধ্যমে আপনি পুনরায় ওটিপি পেয়ে যাবেন তো আমি ওটিপি দিয়ে দিয়েছি এখন দেখুন এখানে দেখাচ্ছে নিবন্ধন সম্পন্ন করুন তো ভিউয়ার্স এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন আপনাকে পপ আপ মেসেজ দেখাচ্ছে কোভিড নাইন্টিন ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলো এখন আপনি টিকার কার্ড সংগ্রহ করবেন টিকার কার্ড সংগ্রহ এখান থেকে আপনি করতে পারেন অথবা পরবর্তীতে এই সাইডে প্রবেশ করার মাধ্যমে যেমন ধরুন আমি হোমে ফিরে যাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আপনি যদি সেই সময় অর্থাৎ একই সময়ে টিকার কার্ড সংগ্রহ না করেন পরবর্তীতে কখনো এসে যদি টিকার কার্ড সংগ্রহ করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে একইভাবে প্রবেশ করবেন এই যে সুরক্ষা ডট গভ ডট বিডি তারপরে এই যে টিকার কার্ড সংগ্রহ দেখতে পাচ্ছেন এই টিকার কার্ড সংগ্রহ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একইভাবে আপনাকে দেখাবে কি দিয়ে কোন মাধ্যমে আপনি নিবন্ধন করেছিলেন জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন পাসপোর্ট আমি যেহেতু জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে নিবন্ধন করেছিলাম তাহলে এই যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট এটা সিলেক্ট করবেন তো ভিউয়ার্স আপনি যে ডকুমেন্ট দিয়ে নিবন্ধন করেছিলেন সেই ডকুমেন্ট সিলেক্ট করবেন সনদ নম্বর এখানে দিতে হবে তো আমি জন্ম সনদ নম্বরটি দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স তারপরে এই যে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ দিতে হবে এখান থেকে দিন একইভাবে নিবন্ধন করার সময় যেভাবে নির্বাচন করেছিলাম তারিখ তো তারিখ নির্বাচন করে দিচ্ছি তারপরে দেখুন মাস নির্বাচন করে দিচ্ছি একইভাবে বছর নির্বাচন করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ক্যাপসা আসছে উপরের লেখাটি নিচে সঠিকভাবে লিখুন তো এখানে লিখতে হবে আমি লিখে দিচ্ছি দেখুন তো দিন তারিখ বছর নির্বাচন করার পরে এই যে ক্যাপসাটি উপরের লেখাটি সঠিকভাবে এখানে লিখবেন লেখার পরে এই যে যাচাই করুন ক্লিক করবেন তো ভিউয়ার্স আমি যাচাই করুন ক্লিক করছি আবার দেখুন আপনার মোবাইলে ওটিপি প্রেরণ করা হয়েছে তো ওটিপিটি আমরা এই যে এখানে থেকে দেখতে পাচ্ছি তো সেই ওটিপিটি এখানে আমি দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে ওটিপি দিয়ে দিতে হবে ওটিপি দিয়ে দেওয়ার পরে ভ্যাকসিন কার্ড ডাউনলোড এখানে আপনি ক্লিক করবেন তো ভিউয়ার্স ভ্যাকসিন কার্ড ডাউনলোড এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ভ্যাকসিন কার্ড ডাউনলোড এখানে ক্লিক করবেন তো আপনি এখান থেকে পিডিএফ রিডার যে কয়টি আছে এখান থেকে একটি পিডিএফ রিডার সিলেক্ট করবেন আমি সিলেক্ট করে দিচ্ছি দেখুন এরকম টিকার কার্ড দেখাবে ভিউয়ার্স এভাবে খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল দিয়ে পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন এবং টিকার কার্ড ডাউনলোড করতে পারবেন এখন আপনার পাশে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এই কার্ডটি প্রিন্ট করে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ